আসসালামু আলাইকুম ডক্টর সাহেব ওয়ালাইকুম আসসালাম আহ প্রফেশনালিজমটা বুঝতে হবে গিয়ে শুয়ে পড়ো হো আচ্ছা আচ্ছা আচ্ছা হোয়াট ইজ গোয়িং অন সমস্যা কি আপনার ডাক্তার সাহেব আমার অনেক ভয় করে হুম ইন্টারেস্টিং ডিজিজ ওয়েল আপনি কিন্তু একদম ঠিক জায়গায় চলে এসেছেন we really provide professional service with professional charges আপনার অবস্থা দেখে যা মনে হচ্ছে তাতে আপনার হওয়ার একটা চান্স আছে আর আমার মনে হচ্ছে আপনি যদি একটু ডিলে করেন তাহলে কিন্তু এগুলো হতে পারে আর আপনার হার্ট আর কিডনির অবস্থা যেটা দেখতেছি I am really sorry but it's like আপনার লেভেলটা হয়ে আসছে আর যদি আপনি আর একটু ডিলে করেন বা দেরি করেন সময় মতো না আসতেন তাহলে হয়তো আপনার হয়ে যেতে পারে সো বি ভেরি কেয়ারফুল আর আপনার হয়ে যাওয়ার আগে আই থিঙ্ক আমাদের ইমার্জেন্সি কোনো একটা ট্রিটমেন্টে যেতে হবে মানে কি ডক্টর এগুলো মেডিকেল টার্ম এগুলো আপনি বুঝবেন না আপনি তো আমাকে ঠিক মতো দেখলেনই না ও হ্যাঁ ওয়েল মনে করি দেওয়ার জন্য ধন্যবাদ আমাদের একটা পরিচিত মেডিকেল সেন্টার আছে গিয়ে আমার নাম বলবেন মেডিকেল সেন্টারে যত টেস্ট আছে এ টু জেড সবগুলো টেস্ট আপনাকে করাতে হবে এখন আমার কি হবে ডক্টর সাহেব ওয়েল চিন্তার কিছু নেই আমরা তো আছি ডক্টর সাহেব আমার তো ভয় আরো বাইরে গেল আর আমি কি করব শুনুন আমার হাতে কিন্তু এত সময় নেই বাইরে অনেকগুলো মুরগি দাঁড়িয়ে আছে আই মিন রোগী দাঁড়িয়ে আছে তাদেরও আমার ট্রিটমেন্ট করতে হবে আর আমার মনে হচ্ছে আপনি আজকে ফার্স্ট জোসটা নিয়ে যান আর নেক্সট উইকে অবশ্যই টাইম মতো সবগুলো test A to Z complete করিয়ে আমার কাছে কিন্তু আবার আসবেন যদি দেরি করেন এক্সট্রা চার্জেস পে করতে হবে আমি আজকের জন্য প্রেসক্রিপশন করে দিচ্ছি আপনাকে এই নিন কি আমার হাতের লেখার অনেক সুন্দর না হ্যাঁ ডক্টর অনেক সুন্দর টাকা পয়সা আনছেন ইয়ে না মানে আনি নাই ও ফেসবুক ব্যবহার করেন হ্যাঁ করি ফেসবুকে বন্ধুদের ছবিতে লাইক দেই কমেন্ট শেয়ার করি ওরা কি টাকা পয়সা দেয় না হুম ওয়েবটকের নাম শুনছেন না আগে শুনিনি তাহলে ভিডিও শেষে মনোযোগ দিয়ে একটু দেখেন ঠিক আছে ওকে ডক্টর তো রেডি আপনি আপনাকে ফার্স্ট ইনজেকশনটা দিয়ে না না না না না না না আমি না পারবো না পারবো না ডাক্তার আমি পারবো না না ডাক্তার আমি ইরা আমি নিতে পারবো না ডাক্তার আমি মানে আমি অস্থির লাগতেছে ডক্টর নিতে পারবো না আমি এখনো কিছুই করি নাই আর একটা পিঁপড়ার কামড়ের মতোই তো মনে হয় রাইট উফ আরে ভাই আমি জায়গাটা পরিষ্কার করতেছি অ্যালকোহল প্যাড দিয়া ও আরে ভাই আপনি এত কাপাকাপি করলে আপনার মেডিসিনটা বিমু কেমনে না না না না ডাক্তার অন্য কিছু একটা করেন ডক্টর প্লিজ অন্য কোনো একটা ব্যবস্থা করে দেন আমার জন্য বুঝতে পারছি ডক্টর অ্যানেস্থেশিয়াই দিয়ে তুই ওইটা আবার কি ডক্টর সাহেব ওইটা আরেকটা ইঞ্জেকশন ডাক্তার সাহেব সহ্য করতে পারবো না ডাক্তার সাহেব আমি নিতে পারবো না আপনি মানসিক অবস্থাটা বুঝতেছেন না আমার দেখার সাথে সাথে আমার শরীরের রক্ত সব ঠান্ডা হয়ে আসতেছে আপনার উপরে সনাতন পদ্ধতি অ্যাপ্লাই করতে হইব সনাতন পদ্ধতি ওইটা আবার কি ডক্টর সাহেব ওয়েল এটাতে আপনি কোনো ব্যথাই পাবেন না সত্যি কোনো ব্যথাই পাবো না বুঝবেনই না কোন দিক দিয়ে কাজ হয়ে গেছে তাই নাকি অফ যাক বাঁচা গেল শুনেন আপনি একদম রিল্যাক্স করেন হ্যাঁ চোখ টোক বন্ধ করে রাখেন চোখ খুললেন না ঠিক আছে আমি আসতেছি ব্যবস্থা করতেছি একটু হ্যাঁ একটু একটু একটু ঠিক আছে ডাক্তার সাহেব হয়েছে ডক্টর সাহেব হয়েছে দিছেন হয়ে গেছে না কমপ্লিট হয়েছে ডক্টর সাহেব হয়েছে এখনো হয়নি ডক্টর সাহেব ডক্টর সাহেব আসসালামু আলাইকুম সবাইকে আমি তানভীর একে কিঙ্গুপুরি আজকের ভিডিওটা কোনো ডক্টরকে পার্সোনালি হিট করে বানানো হয়নি এটা হচ্ছে ওই মানুষগুলোর জন্য যারা সহজ সরল মানুষকে মানে মুরগির মতো কাস্টমার হিসেবে নিয়ে তাদেরকে ভুলভাল বুঝাই দিয়ে উল্টাপাল্টা ট্রিটমেন্ট দিয়ে বিশাল অঙ্কের টাকা পয়সা হাতায় নিচ্ছেন এবং ultimately at the end of the day আমরা সাধারণ মানুষ যারা এত কমপ্লেক্স কিছু বুঝি না তারা ঠকতেছি সো বি অ্যাওয়ার গাইস এটা থেকে আমাদের সবার সাবধান থাকতে হবে আর ওয়েবটক নিয়ে একটু কথা বলতে হয় অনলাইনে আমরা অনেক সময় দিই ফেসবুকে এবং অন্যান্য প্ল্যাটফর্মে বাট এখানে আমরা লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু খুব একটা বেশি আর্নিংয়ের সুযোগ পাই না লিটারেলি ফেসবুক আমাদেরকে কোনো টাকা পয়সা কিন্তু দিচ্ছে না but hub out a platform যেখানে আপনারা এই সেম কাজগুলোই করতে পারতেছেন এবং অ্যাট দ্য সেম টাইম আপনার একটা আর্নিংয়ের সুযোগ থাকছে সো ওয়েবটপ হচ্ছে সেরকম একটা প্ল্যাটফর্ম এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনারা সেখানে গেলেই রেজিস্ট্রেশন করার পর মোটামুটি আপনার প্রোফাইল যখন কমপ্লিট হয়ে যাবে আপনারা কিন্তু আর্নিং শুরু করে দিতে পারবেন এবং এখানে most of the amazing feature আপনার সাথে সব কিছু ডিটেলসে গাইডলাইন আকারে আমাদের এমডি সাইফুল্লাহ ভাইয়ের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনার ডিটেলসে পেয়ে যাবেন সেটার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে আপনি গিয়ে সেখান থেকে ভিজিট করে নিতে পারেন আর ওয়েবটকে জয়েন করার জন্য যে লিঙ্কটা রেফারেল লিঙ্ক সেটাও এখানে দেওয়া আছে আমেজিং থিং ইজ কয়েকদিন পর এখান থেকে আর্নিংয়ের আরও বিভিন্ন সোর্স চলে আসবে এবং আপনি আপনার ফ্রেন্ডকে রেফার করলে সেক্ষেত্রে আপডেটের পর ফাইভ ডলার্স পেয়ে যাচ্ছেন after every referral that you make so আপনার ফ্রেন্ড বা আপনি যে গায়ে যাকেই আপনি ইনভাইট করেন রেফার করেন সেও রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর কিন্তু ফাইভ ডলার্স পাচ্ছে সো দুজন উপকৃত হচ্ছে অ্যান্ড সোশ্যাল মিডিয়া ইউজ করে আর্নিংয়ের যে সোর্স বা বিভিন্ন রকম ওয়ে অ্যান্ড প্রসিজার্স এবং সেখানে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আর্নিংয়ের একটা সুযোগ আছে এই সব কিছু নিয়ে ডিটেলস গাইডলাইন আপনারা যদি জানতে চান সেটার জন্য এমডি দা ভাই চ্যানেল এবং ফেসবুক পেজের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখনই ঢুকে পড়ুন আর হ্যাঁ আর্নিং শুরু করার জন্য আপনার প্রোফাইলটা কমপ্লিট হওয়া অনেক জরুরি অনেক ইম্পর্টেন্ট সেটার জন্য আপনার প্রোফাইল ফার্স্টে কমপ্লিট করে নিতে হবে অ্যান্ড দেন আপনার প্রোফাইল কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার এনরোলমেন্টটা কমপ্লিট করতে হবে সেটার প্রসিজারও স্ক্রিনে দেখা যাচ্ছে সো সুন্দরভাবে কমপ্লিট করার পর আপনারা সবাই ওই ওয়েবসাইটটা ইউজ করতে পারবেন এবং ওয়েবটকের অ্যাকাউন্ট ইউজ করার মাধ্যমে আর্নিংও শুরু করে দিতে পারবেন সো যে যেখান থেকে আছেন না কেন ঘরে বসে ইজিলি কাজটা করতে পারেন এবং আর্নিংয়ের একটা সুযোগ তো থাকছে অ্যান্ড আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন অবভিয়াসলি ভুল হোক সংশোধন করার সুযোগ সবাই চেষ্টা করব আর আপনাদের মন্তব্য জানানোর মাধ্যমে আমার কাছ থেকে একটু বেটার করার একটা সুযোগ আমাকে দেবেন তো thank you everyone for watching আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন আসসালামু আলাইকুম